হ্যালো হ্যালো হ্যাঁ হন অসিন না রে অয় তুই হন ওরে তুই ইলেকট্রিক মিস্ত্রি অসিন না না ইলেকট্রিকের কাম করিস দে অ অসিন না আই অসুন হই দেরি হ্যাঁ অসুন অসুন হ্যাঁ কি এ এ অসুন হই দি অন হন ওই ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিকের কাম করিস দে হাম বা ডুডুম ডুডুম উড়ি যাস দে তুই না রে আয়ারে আই ইলেকট্রিক মিস্ত্রি দা বাদ নইতুম না তুই হন হ্যাঁ তুই হন আই হোসন হ্যাঁ কি বের আইফোন মারেন নি অন তোরে হ্যাঁ ব্যবহার ইলে কে তো ব্যবহার ইলে হামের টাইমত সিজনের টাইমত আরে জামিলে কা হরর অল্ল গইলে জার গই অডা জার গই হরিস তুই হন হ আই নলে কল হাট দিস ইলেকট্রিক মিস্ত্রি অসিন না নে হবাজি হবার হইতাম আই ওসন খামতাইলে হ নইলে যা ওই আসে রে আর রেন্ডি তোর ফার্স্ট নাম্বার এই আসে রে ফেক্টর নাম একটা ধরে ইয়া ফার্স্ট নাম্বার ফিট ফিট এই আরে হামবার মধ্যে হাওয়া মারা গিয়ে তো হাওয়া মারা গিয়ে কিতেম হাওয়া বেলা হাওয়া ডিটারি বিদে আগর হদিন না রে সুদা নির্বে সুদা নির্বে হইতে আই সুদা নির্বে ইলেকট্রিক মিস্ত্রি আডার গাল কাটি ওর বড়ডা তো গাল নদীম না আমি একটা ডিস্টার্ব করর হ্যাঁ ডিস্টার্ব নহরিস হাম আই আয়ুসন তুই কন কন পরিচয় দে পরিচয় দে হ্যাঁ হ্যাঁ পরিচয় দিতি ও বাজি কলগান রাখ বাজি হাম গরির আজকে হটন শুনে হটন না বাদ্দা শুনুস না রে ওটা তুই পরিচয় নদর মরিচয় নদর এ এ সুদর তোরে ফোন দিয়ে ফিসি দিয়ে ফোন মারার ফান আজ তোরে সিনেমা করতুন আই রে আর সিরি নট সিরিয়াস না তুই আর তোর ভাই ভাই ও সিনেমা বাদ্দা আর হন ভাই মাপবো না ওই তোর ভাই এরি আর ভাই মা বোনা হই দি হ্যাঁ তুই মা বোনে হ্যাঁ এই সুদা নির্বে যাতের মারে সুদি মা গিরবে মা গিরবে আর আর সুদা বললে তো না ফস খামে ফোন মারামারি হেক সুদা নির্বে এ বড্ডা এই হালান হলা এই হালান হলা কল্লাক সুদা নির্বে এ বড্ডা হাও মুড়ি গিরে তো মেলা দি দেবে আউ এবে সুদা নির্বে আও হাম্মা দুটতে বলে তোর হাম গরিবে ইলেকট্রিকের হাম গরিবে মুড়ি গিয়ে Sudanira awodi amara de fall vais dere Sudanira man gaza maja ais dere afta gaja ais fall. Nara habe ben nasha de asil wo. Dos alar bala alar bala dekus nela hamet temot fun ma era kollak. Ebodda ebodda. Ah hol hol ah hon noti nastui. তোর সিজনের মারা সুদাই এখন কাম করি দে বড়দা এই সুদানির ভাই আর হতন আর ডিবির ঘরত কাম করি দি তোর লাগাই দিম তোর নাম্বার দিম সুদানির ভাই তোর ফোন মারি দিব সুদানির ভাই এ এ তা জীবন জেলত ববে এ এ বড়দা তোর মারে সুদি মাগি সুদানির ভাই তো তিনের মারে সুদ তো তিনের মারে সুদ এ বড়দা সুদানির ভাই তিনের মারে সুদ বড়দা সেটি গই সেটি গই তুই সুদানির ভাই গোড়া সিটাগের মানছেন পেন বানারে কই সুদানির ভাই তুই দিন না হারে হারে দুই তিন দিন দুই তিন জনের ফোন করিলে আরে ভাই তিনি তোর মারে সুদি তোর মারে সুদি তোর ভাই আই তোর মারে সুদি তোর জেলত জেলত বক্কা ভাই ভাই সুদানির ভাই তোর মোবাইলের মারে সুদি তোর মোবাইলের মারে অ্যান্ড্রয়েড ফোনের মারে সুদি মাগের তোর মোবাইল বাইরে হরে আয় সিন্নি তোর মারে সুদি তোর আয় সিন্নি তোর মারে সুদি তোর মোবাইল এ তুই আয় কিত্তা মার মারে সুদি মাগের ইতার লভের কি জাল লভাই তিনি তোর এই সুদানির সুদা সুদানি এর একদম কই দিতরি এ গরত এই সুদা ভাই তুই অন পরিচয় দে আচ্ছা। পরিচয় দে মাগির আচ্ছা হইর হইর হইর দশম মেনে রে তোর মারে সুদি এ বদ্দা হাই হাই হ্যাঁ মিউজিক